রসুন বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন কিমাটা আমি প্রায় আধ ঘন্টা মতো ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে দিলাম রাজমা একটি প্রোটিন সমৃদ্ধ খাবার একশো গ্রাম কাঁচা রাজমায় রয়েছে প্রায় চব্বিশ গ্রাম প্রোটিন এটি হজমে সহায়ক ডায়াবেটিসদের জন্য ভীষণভাবে উপকারী অপরিহার্য খনিজ পদার্থ সমৃদ্ধ যা হাড় ও দাঁত মজবুত করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আরও কিছুটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই রাজমা কিন্তু কোলেস্টেরল কমাতেও সাহায্য করে ওজন হ্রাস করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেন কিমাটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আমি রাজমাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি প্রায় দশ থেকে বারোটা সিটি দিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি টক দই তিন চামচ আমি আমার আন্দাজ মতো মশলা ব্যবহার করছি আপনারা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে করতে পারেন দিয়ে দিচ্ছি রাজমা ভালো করে কষিয়ে নিচ্ছি সেদ্ধ করার পরে হাত দিয়ে একটু টিপে দেখে নেবেন কতটা সেদ্ধ হয়েছে তবেই রান্নায় ব্যবহার করবেন রাজমা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেদ্ধ করবেন দিয়ে দিচ্ছি জল অল্প জল দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি যেমন খেতে ভালো হয় এই রাজমা তেমনি শরীরের জন্য ভীষণ উপকারী হয়ে গেছে কষানো জল দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে দেব মিনিট পনেরো কুড়ির জন্য হতে দেব ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আরও কিছুক্ষণ হতে দিতে হবে আবারও ঢেকে দিলাম দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ভালো করে মিশিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো প্রায় হয়ে এসেছে তৈরি হয়ে গেল আমাদের rajma curry with chicken keema যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন